MySQL এবং পিএইচপি টিউটোরিয়ালের চতুর্থ অংশের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই আগের টিউটোরিয়ালে কিছু মান টেবিলে যুক্ত করার জন্য mysql query ফাংশন ব্যবহার করেছিলাম আমি ডেটকে বর্তমান তারিখ হিসেবে লিখে ভুল করেছি যা আমার জন্মতিথি নয় আমি এখানে আপডেট করতে সাথে সাথে কোথায় আপডেট চেয়েছিলাম তাতেও সক্ষম হয়েছিলাম বিশিষ্ট আইডি কি ব্যবহার করে বলতে সক্ষম হয়েছিলাম যে কোথায় আপডেট চেয়েছিলাম আমরা ইতিমধ্যেই MySQL কোডে আপডেট দেখেছি এটি খুবই দরকারী এই কোয়েরি এবং কোড বেশিরভাগই ব্যবহৃত হয় যখন টেবিলের সাথে কাজ করেন বা যদি আপনি সাধারণত MySQL এ কাজ করছেন পরবর্তী জিনিস যা আমি দেখাবো তা হলো কিভাবে টেবিল থেকে তথ্য প্রাপ্ত করে এবং কিভাবে তা ভালোমতো প্রদর্শন করে আমি আপডেট ডেটা প্রদর্শন করব যাতে জানতে পারি এটি কি আমরা এক্সট্রাক্ট ডেটা লিখব এটি ব্যবহারের জন্য ভালো শব্দ আমরা আবার এক্সট্রাক্ট লিখব এবং একটি ভেরিয়েবল বানাবো এটি আবার MySQL query এবং এখানে কিছু কোড আছে এটি একক রেখা কোয়েরি ব্যবহার করার তুলনায় একটু বেশি জটিল আমরা একক রেখা কোয়েরি ব্যবহার করি কিন্তু একে সঠিকভাবে দেখানোর পর আমাদের কাছে কিছু কোড হতে পারে প্রথমে টেবিলে একটি রেকর্ড বানাবো আমাদের আর কারেন্ট ডেট ফাংশনের প্রয়োজন নেই আমি এই রাইড দেখাতে চাই চলুন কিছু নতুন মান বানাই কাইল হেডেন লিখব এবং এখানে জন্মতিথি সেট করব এটি হলো মাস সুতরাং এটি হলো 7th এবং চলুন এখানে 24th লিখি জন্মতিথি পেয়ে গেছি এখন আমরা মেল পেয়েছি এবং তারপর আমরা কাইল হেডেন পেয়েছি এবং আমরা একে আবার ডেটাবেসে রাখছি রিফ্রেশ করি আমি আরেকটি নতুন মান বানাবো এমিলি হেডেন লিখব এবং আমি জন্মতিথিকে এখনকার জন্য ঠিক এইভাবে ছেড়ে দেব এটি ফিমেল হবে কারণ এই রেকর্ড এক স্থানে অবতরণ করব আবার রিফ্রেশ করুন আমি এখানে তিনটি রেকর্ড বানিয়ে ফেলেছি এই রাইটকে কমেন্ট করব ডেটাবেসে ফেরত যাই আমি এই বিশিষ্ট টেবিলে ব্রাউজে টিপব এবং আমি তিনটি রেকর্ড পেয়েছি এদের প্রত্যেককে রেকর্ড অফ ডেটা বলা হয় আপনি দেখতে পারেন যে এই আইডি নিজে থেকে বেড়ে যায় নির্দিষ্ট তথ্য এবং যা কিছু দরকার ছিল আমরা পেয়ে গেছি তাই আমি এখানে তথ্য অবতরণ করছি এবং আমি আনকমেন্ট করব মাইস্কুল কোয়েরি সিলেক্ট থেকে শুরু হতে যাচ্ছে এটি হয়তো বিশিষ্ট রেকর্ড হতে পারে বা সব তথ্য যা আমাদের দরকার পাওয়ার জন্য অ্যাস্টেরিস্ক ব্যবহার করতে পারি এখন আমি অ্যাস্টেরিস্ক ব্যবহার করব সিলেক্ট ফার্স্ট নেম লিখুন কিন্তু সাধারণত টেবিল থাকতে অধিকাংশ তথ্যের প্রয়োজন কিন্তু এটি করতে অধিক সময় লাগবে টেবিলের সোর্সের উপর নির্ভর করে এটি অধিক সময় নেবে না আপনার কাছে ইতিমধ্যেই কিছু রেকর্ড বা ক্ষেত্র আছে কিন্তু এখনের জন্য এস্টেরিস্ক লিখব যা একটি তারকা আমরা সিলেক্ট লিখতে পারি এবং তারপর ফ্রম আবার বিশিষ্ট টেবিল লিখি যা হল পিপল এখানে আমরা ভেরে লিখতে পারি এবং কিভাবে সেই তথ্য ছাড়তে পারেন যা আপনি চান আমি লিখতে পারি select from people name first name Alex এই কোয়েরি শুধু একটি মান দেবে কারণ যদি আমরা এখানে এটি খুলি তাহলে দেখতে পারি যে এখানে Alex এ শুধু একটিই রেকর্ড রয়েছে আমরা এটি করতে অধিক দরকারী ফাংশন mysql নামরোজ ব্যবহার করতে পারি এবং আমি এটি ইকো করতে পারি আমি echo mysql num rows লিখব এই কারণেই আমরা এখানে এই ভেরিয়েবল সঞ্চয় করতে দিয়েছি এখানে শুধু extract লিখি এক্সট্রাক্ট query কে ধরে রাখে এবং ফাংশন এখানে দেওয়া কোয়েরিতে কতগুলি রোজ আছে তা আমাদের বলে ধরে নেই যে ফার্স্ট name Alex দিয়েছিলাম রিফ্রেশ করলে এটি দেখাবে one পেয়েছেন চলুন এটি বদলাই এখন কিছু লিখি যা এই ডেটাবেসে দুজনের জন্য একই এটি জেন্ডার হতে পারে এটি মেল বা ফিমেল হবে এখানে আমরা লিখতে পারি ভারে জেন্ডার m এবং যখন রিফ্রেশ করি দুটি রেকর্ড পাই আমরা কতগুলি রেকর্ড পাচ্ছি তা বলতে পারি উদাহরণস্বরূপ এটি জানা খুব দরকারী যে আমার ডেটাবেসে কতগুলি মেল রয়েছে আমরা দেখতে পারি যে ওয়েবসাইটে কতগুলি মেলস এবং ফিমেলস নিবন্ধিত আছে সুতরাং আপনি এখানে ভিতরে নিবন্ধিত তথ্য রাখতে পারেন আমরা রেকর্ড ক্রমেও রাখতে পারি আমি লিখব অর্ডার বাই আইডি আমরা ডিইএসসি অথবা এএসসি চয়ন করতে পারি কিন্তু এখনকার জন্য এটি সরিয়ে নিচ্ছি কারণ আমরা এখনো তথ্য ইকো করাইনি আমরা নির্বাচিত তথ্য ব্যবহারকারীকে দেখাইনি তাই এটি ব্যবহার করার কোনো মানে নেই এখন আমি এখানে লিখব select from people কারণ আমি এই টেবিল থেকে সমস্ত তথ্য নির্বাচন করতে চাই হেরফের করে এটি ব্যবহারকারীকে ইচ্ছেমত দেখাতে পারি আমি এখানে নামরোজ নামক কিছু বানাবো নামরোজ that আমি একটি while লুপ ব্যবহার করব এটি একটি বিশিষ্ট ফাংশন ব্যবহার করবে যা হল mysql fetch অ্যাসক এটি একে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রাখে অ্যাসোসিয়েটিভ অ্যারে কি তা না জানলে অ্যারেস টিউটোরিয়ালটি দেখুন ফেরত আসি while row equals mysql fetch assoc বা অ্যাসোসিয়েটিভ যা আমি বলবো এবং এটি এক্সট্রাক্ট কোয়ারির ভিতরে আছে আমরা অ্যারের নাম হিসেবে রো নির্বাচন করছি এবং এই অ্যারের সকল নির্বাচিত তথ্যের জন্য নির্বাচন করছি আমরা এখানে শেষ করব পরবর্তী টিউটোরিয়ালে এই তথ্য ইকো করা দেখাবো আমি এটি আরো বিস্তারে ব্যাখ্যা করব আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি